আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি Robot S M technical YouTube চ্যানেলে দীর্ঘ এক মাস পরে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন সাইট নিয়ে আসলাম এই সাইটটিতে আপনারা আনলিমিটেড ইউএসএ ট্রাফিক পাবেন হয়তোবা ইতিপূর্বে অনেকে জেনেও গেছেন যে সাইটটি কি তো কথা না বাড়িয়ে ভিডিওটি কিন্তু আমাদের খুব শর্টকাট তো ভিডিওটি শুরু করব তার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত আমার Robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এই রকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে একটি ট্যাগ অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ ট্যাগেট অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা লাইভ করে ওখান থেকে ইউএসএ ট্রাফিক নিয়ে আসবেন তো এই ভিডিওটি মূলত কাজে লাগে যারা সিপিআই এবং গুগল ভয়েসের কাজ করেন তো বন্ধুগণ চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আপনাদের ফোনে প্লে স্টোরে এসে আপনাদেরকে সার্চ করতে হবে ট্যাগেট লেখে তো এখানে ট্যাগ লিখলেও কিন্তু চলে আসবে ট্যাগেট লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে অ্যাপসটি আমাদের ফোনে চলে এসেছে প্লে স্টোর থেকে ওইটা এটা বেশি না জাস্ট চুয়াত্তর এমবি তো এইটা আমি এখান থেকে ইনস্টল দিয়ে নেব এবং এইটাতে কাজ করার জন্য বর্তমান সময়ে আপনাদেরকে সুপার ভিপিএন অথবা অন্য যে কোনো ভিপিএন কানেক্ট দিয়ে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো লাইভ হবে তো দেখতে পাচ্ছেন ইউএসএস সিটি সিলেক্ট করে দিয়ে আমি আমার সুপার ভিপিএনটি কানেক্ট দিয়ে দিলাম এখন আমার যে ট্যাগ অ্যাকাউন্টটা আছে অর্থাৎ ট্যাগ অ্যাপসটা আছে ওই অ্যাপসটার মধ্যে প্রবেশ করব। তো এখানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনটা অপশন যে continue with Google other option এবং লগ একটা অপশন আছে তো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইন করতে পারবে না যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে কি করতে হবে কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অবশ্যই ফোনের লোকেশনটা অফ রাখবেন তো এখান থেকে আমি একটা মেইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ আপনার কিন্তু জন্মসাল দিতে হবে জেন্ডার দিতে হবে আর হচ্ছে এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব জন্মসালটা দিয়ে দেবো অর্থাৎ জন্মসালটা আপনাদের এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন উনিশশো সাতানব্বই পঁচানব্বই এই জেন্ডারে আসার পর ফিমেল সিলেক্ট করে দেবেন এখান থেকে তিন নাম্বারটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট এই জায়গার লোকেশনটা ডিনাই করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগেট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো একটু লোড নিচ্ছে যাদের নেট প্রবলেম তাদের এই সমস্যাটা হবে তো এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটা সেট করে নেবেন তার জন্য দেখতে পাচ্ছেন নামের পাশে কলমের মতো একটা আইকন এই কলমের আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন তো এখানে নামটা আছে জ্যাক এইস অর্থাৎ আমার মেইলে যে নামটা ছিল ওই নামটা তো এই জায়গা থেকে আমি আমার নামটা পরিবর্তন করে জ্যাক থেকে জেসিকা বানাই দিচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছেন জ্যাক থেকে আমি জেসিকা বানাই দিলাম সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকবেন কেউ কোথাও স্কিপ করবেন না তারপরে সেভ দিয়ে দিবেন যেক্ষেত্রে আমি আপনাদের সুবিধা হয় সেইভাবে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট ফর্ম ডিভাইস অথবা সিলেক্ট ফর্ম ডিভাইস গ্যালারি এই অপশনটাতে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো আমি ওই অপশনটাতে ক্লিক করার পরে অ্যালাউ করে দেব তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আদার কিছু অপশন আছে সে অপশনগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে অর্থাৎ আমি আমার ফটো আপলোড করার পরে এখান থেকে এই যে দুই তিন নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে রিলিজনটা আমি খ্রিস্টান দিয়ে দেবো এখান থেকে আপডেট দিয়ে দেবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ দিয়ে দিয়ে এখান থেকে আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার পরে একবার ব্যাক দিতে হবে তো আপডেট দেওয়ার পরে যখন ব্যাক হয়ে গেল এখান থেকে আপনারা কি শো মি অর্থাৎ আপনাদেরকে কাদেরকে শো করাবে সেই জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এই জায়গা থেকে ফিমেল শো করাবে না মেল শো করাবে আপনি যেহেতু ফিমেল অর্থাৎ আপনি যেহেতু সিফিয়ের কাজ করবেন সেক্ষেত্রে তো আপনি ফিমেল হবেন যার কারণে আপনি মেল শো করাবেন আর সিটি এখান থেকে অল সিটি করে দেবেন দেওয়ার পরে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন ওই সেভ অপশনে সেভ দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে চলে আসবে এই রকম ইন্টারফেস তো এখান থেকে আপনারা কিন্তু এস করতে পারবেন এদেরকে তো দুই থেকে তিনটা এস করবেন বেশি এস করবেন না বেশি এস করলে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই জায়গা থেকে আমার একটু নেট প্রবলেম যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচে set custom S M S তো এই সেট কাস্টম মেসেজে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো টেক্সট ইউজ করতে পারেন তো আমার টেক্সটটা আমি এখানে ইউজ করে নিচ্ছি তো এইভাবে আপনারা এস এম এস সেন্ড করবেন তাহলে ইনশাল্লাহ অ্যাকাউন্ট লাইভ হবে এবং আপনারা ম্যাচ করাবেন সব কিছুই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ ভিডিওটিতে দেখাইলাম আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার Robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন আর আপনাদের জন্য গুড নিউজ আমি ট্যাগ অ্যাকাউন্টে ট্রাফিক কিনতেছি আপনারা যদি কেউ সেল দেন অবশ্যই আমাকে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ